উনিশশো চৌষট্টি সালে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন এখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন এটি বরিশালের রাজনীতি বরিশালের সংস্কৃতি চর্চার একটি প্রাণ কেন্দ্র আবার একটি মিলন মেলায় পরিণত করতে পারবে এই অশ্বিনী কুমার হলকে এই একশো বছর পুরনো যে ঐতিহ্য ছিল ওই ঐতিহ্যতে আমরা আবার নতুন করে ফুটিয়ে তুলব ফ্লেভার ঠিক থাকবে টেস্টটা একটু ভিন্ন হবে এই এই টাউন হল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং একশো বছরের পুরনো তো বরিশালের town town committee municipality established হয় আজকে একশো দশ বছর আগে কিন্তু দেখা যায় যে টাউন হলের প্রয়োজনীয়তা দেখা যায় তখন অর্থী দত্তের উদ্যোগে মহাত্মা অর্থী দত্তের উদ্যোগে এই টাউন হলটি স্থাপিত হয় এবং টাউন হলটি তারপরে তার নামকরণের জনসাধারণের প্রক্রিয়ায় এবং অনুরোধে এটি তার নামে নামকরণ করা হয় আজকে এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এইভাবে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে সমকল ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং শুধু তাই না উজ্জীবনকারী উজ্জীবনকারী যতগুলো অনুষ্ঠান বা যত আন্দোলন হয়েছে এই স্বাধীনতা আন্দোলন সব কিছুর মধ্যে এটি একটি বিরাট ভূমিকা আছে এখানে থেকে এখানে বসে রাজনীতিবিদরা বক্তব্য রেখেছেন এবং স্বয়ং Bangabandhu I remember very well আমি পরিষ্কার মনে আছে সেই উনিশশো চৌষট্টি সালে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন এখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন তারপর উনিশশো সাতষট্টি সালে তিনি আবার এসেছেন সাতষট্টি সালে সাতষট্টি সালে তখন তাকে আগরতলা বন্ধ আগে আবার এসেছিলেন ছয় দফার সমর্থনে এখানে বক্তব্য রেখেছিলেন বিশাল জনসমাগমের সামনে এটা বিরাট ঐতিহ্যবাহী আজকে তো এটি একটি দৈন্য দশা এটা সংস্কার প্রয়োজন ভাঙা চূড়া ভিতরে বসার অবস্থা সব কিছু মিলিয়ে একটি দৈন্য দশা প্রকৃত পরিচর্যার অভাবে আজকে এটি একটা চক্ষু সমানে খুব খারাপ লাগে দেখতে যে এইটি আমাদের গর্বের বিষয় কিন্তু সেভাবে এটি রক্ষণাবেক্ষণ হচ্ছে না তো আমাদের যে আশা এবং দাবি দুটোই সেটা হচ্ছে এটিকে পূর্ণভাবে সংস্কার করা হোক সুন্দরভাবে এই এই আদলটা রেখে এই যে ঐতিহ্যবাহী আদলটি রেখে আপনার এটাকে পূর্ণভাবে এটাকে সংস্কার করে সেইভাবে স্থাপন করা তৈরি করা পুনর্নির্মাণ করা হোক এটি আমাদের দাবি সিটি কর্পোরেশনের কাছে এভাবেই এটা যেন রাখা হয় আমরা সেই বাহান্নর ভাষা আন্দোলনে যদি ফিরে যাই আপনারা জানবেন হয়তো বাহান্নর ভাষা আন্দোলনের সময় বাহান্নতে ঢাকাতে একুশে ফেব্রুয়ারি যখন গুলি হলো চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু এই অশ্বিনী কুমার হলের সামনে একটি শহীদ মেনা তৈরি হয়েছিল অর্থাৎ সেই শহীদ মিনারটির সাথে সম্পৃক্ত ছিল সংস্কৃতি রাজনীতি সামাজিক মানুষগুলো কিন্তু একত্রিত হয়েছিল আমরা কিন্তু সেই জায়গায় থাকতে চাই অর্থাৎ এবং আমাদের ইচ্ছা আমাদের প্রাণের ইচ্ছা হচ্ছে আমরা ওই জায়গাটা যদি ফিরে পাই আমরা তাহলে বরিশালের সাংস্কৃতিক অঙ্গন আবার রাজনৈতিক অঙ্গন তারা আবার একটি মিলন মেলায় পরিণত করতে পারবে এই অশ্বিনী কুমার হলকে এবং আমরা আশাবাদী বিশেষ করে বরিশালের সংস্কৃতিকর্মী আমরা যারা আছি আমরা আশাবাদী আমাদের আমরা প্রাণ ফিরে পাব এবং প্রাণ ফিরে পাওয়ার মধ্য দিয়ে কিন্তু বরিশালের সাংস্কৃতিক অঙ্গনটা আবার চাঙা দিয়ে উঠবে এটাই আমাদের প্রাণ অশ্বিনী কুমার টাউন হল বরিশাল ইতিহাস বরিশালের ইতিহাস ঐতিহ্য এবং আবেগের সঙ্গে জড়িত এটি বরিশালের রাজনীতি বরিশালের সংস্কৃতি চর্চার একটি প্রাণ কেন্দ্র সব শ্রেণী পেশার মানুষ এখান থেকে তার কথাগুলো বলতে বলে থাকেন এই জায়গাটিতে এই জায়গাটি করোনার কারণে এবং সংস্কারের প্রয়োজনে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে এখন আমাদের মেয়র মহোদয় এই কাজটির সংস্কারের হাত দিয়েছেন মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই একই সঙ্গে আমি মেয়র মহোদয়ের কাছে দাবি জানাবো এবং প্রত্যাশা করব এই কাজটি যেন পূর্বের আদলে করা হয় এবং একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এই কাজটি যেন সম্পন্ন করা হয় ব্যাপারটা হচ্ছে যে টাউন হল এটার একটা ঐতিহ্য ছিল দীর্ঘদিন ধরে এখানে কোনো ধরনের প্রোগ্রাম হচ্ছিল না তো মাননীয় মেয়র মহোদয় চিন্তা করলো যে এটা অনেকটা হেরিটেজ টাইপের তো এই হেরিটেজটারে সংরক্ষণ করার জন্য মেয়র মহোদয় স্টেপ নিলেন তো আমাদের উপরে মেয়র মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা একটা ডিজাইন ধরনের চিন্তা করেছি যে এটার কাঠামো ঠিক রেখে আপনারা হয়তো বদ্ধভূমি দেখছেন টর্চারসেল দেখছেন যে তার ঐতিহ্য ঠিক রেখে আমরা আধুনিক গান করেছি ঠিক তেমনি আপনার অশ্বিনী কুমার হলেরও ঐতিহ্য যাতে ঠিক থাকে এইভাবে আমরা চেষ্টা করব বর্তমানে রেক্টিফিটিংয়ের কাজ চলতেছে ভিতরে যেই জরাজীর্ণ অবস্থা আছে এগুলা তুলে ফেলা হচ্ছে তুলে এই আদলেই আমরা নতুন করে কাজ করার জন্য ডিজাইন করতেছি এবং এটা কাজ প্রসেসিংয়ে আছে সেটাও আপনারা দেখতেছেন আস্তে আস্তে আশা করি খুব দ্রুতই টাউন হল তার ঐতিহ্য মানে হিস্টোরিক্যালভাবে যে একশো বছর পুরনো যে ঐতিহ্য ছিল ওই ঐতিহ্যটা আমরা আবার নতুন করে ফুটিয়ে তুলব ফ্লেভার ঠিক থাকবে টেস্টটা একটু ভিন্ন হবে এই